সুপ্রিয় দর্শক স্বাধীনতা টিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ আমরা আজ এসেছি মধুমতি নদীর মধুমতির তীরে যে স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিনিয়ত গোসল করতেন বিভিন্ন জায়গা হতে নৌকা যোগে টলার যোগে মেয়ে নিজের বাড়িতে যেতেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে স্বাধীনতার স্থপতি মধুমতিতে আপনার অনেক স্মৃতি জড়িত আছে সেই স্মৃতিগুলা সম্বন্ধে আপনি এক এক করে আমাদেরকে বলেন এটা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামের পাশ দিয়ে প্রবাহিত মধুমতি নদী এটা এই ঘাটটা একটা প্রাচীন ঘাট এটা অনেক প্রসিদ্ধ একটা লঞ্চ ঘাট এখান থেকেই ঢাকা কলকাতা খুলনা বিভিন্ন জায়গায় লঞ্চ যোগাযোগের একটা স্টেশন ছিল এখানে তো এইখানেই বঙ্গবন্ধু ইয়া খুলনা বা কলকাতার থেকে আসার সময় এইখানে নামতো এখান থেকে নেমে পায়ে হেঁটে সে তার গ্রামের বাড়িতে যেত সেই স্মৃতি ধরে রাখার জন্যই আর কি এই সরকার উদ্যোগ নিয়েছে এইটা একটা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঘাট হ্যাঁ। এখন এটা মানুষের দর্শনার্থীদের দেখার সুযোগ করে দিয়েছে এবং অনেক দর্শনার্থী এখানে আসে দৈনিক এবং এই স্মৃতিবিজড়িত ঘাট পরিদর্শন করে আমরা এতে খুশি বঙ্গবন্ধু এই ঘাট ছাড়া অন্য কোনো ঘাট ব্যবহার করতে এইটাই ঘাট ছিল মূলত আমাদের এলাকায় লঞ্চ ঘাট বলতে এই ঘাটটাই ছিল মধুমতি নদী মধুমতি এখানে বড় বড় স্টিমার আসতো হ্যাঁ মধুমতি মধুমতি নিয়া এই মধুমতি নিয়ে অনেক কবিতা এবং দৃশ্য আবৃত্তি করা হয়েছে লেখালেখি অনেক কিছু হয়েছে কারণ আমি একটা বই লিখছিলাম যে মধুমতিতে যে গিমেডাঙ্গা যখন উনি এই এলাকা স্কুল থেকে অনেক সময় স্কুল থেকে আসার পরও এই নদীতে নদী প্রবাহিত নৌকায় যোগে মানে বিভিন্ন এলাকা বিভিন্ন মানুষের দুঃখ দুর্দশা সম্বন্ধে খবর নিতেন তো যাই হোক আমরা এইখানে আসছি স্বাধীনতা টিভি যে আমাদের এই টিভিটা স্বাধীনতা টিভির পক্ষ থেকে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে অনেক এই মধুমতির সম্বন্ধে আমি অনেক লেখালেখি করেছি যে মধুমতি বিজড়িত মধুমতি এই মধুমতি সাথে বঙ্গবন্ধু আমাদের যে ঢাকার থেকে বিভিন্ন জায়গার থেকে আসার এই মধুমতি ঘাটেই যে ঘাটটা আপনারা দেখতেছেন এই ঘাটে উনি নামতেন এই ঘাট থেকে উনি তখন কোনো রিক্সা ব্যান্ড বা কোনো কিছু ছিল না এই ঘাট থেকে উনি ওনার পায়ে পায়ে হেঁটে ওনার বাড়িতে উনি যেতেন তাই এই জায়গাটুকু দর্শনার্থীদের জন্য আসলে স্মৃতি বিজড়িত এ মধুমতি নদী হিসেবে আখ্যায়িত তাই আজকে আমি আমরা ঢাকার থেকে আসছি যে মধুমতির আসলে প্রকৃত দৃশ্যটা অনেক সময় বইতে লেখালেখি করেছি এইটাই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসছি ধন্যবাদ সবাইকে আমরা টুঙ্গিপাড়াবাসীর পক্ষ থেকে আপনাদের টুঙ্গিপাড়ার যেসব দর্শনার্থী এখানে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাই আজকে আমরা এখানে সমাপ্ত